সম্মানিত শরীফ আসসালামু আলাইকুম আমি সবুজ মাহমুদ এক নং সাইকনল চৌরাস্তা পণ্য মার্কেট অ্যান্ড ফকিরকান্দি থেকে আপনাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা তো আজকে আমি আবারও একটি আহুজা সাউন্ড সিস্টেম এম নিয়ে উপস্থিত হয়েছি তো এই আহুজা সাউন্ড সিস্টেম দুইশো পঞ্চাশ ওয়াট তো আমরা এখন এটাকে পাওয়ার দিব এবং দেখব আসলে এটার প্রবলেমটা কি আমরা পাওয়ার দিলাম সবকিছুই ঠিক আছে কিন্তু হঠাৎ হঠাৎ এই যে সাউন্ড কমে যায় প্লাস বেড়ে যায় এটার প্রবলেমটা কি এটার প্রবলেম আমরা একটু খুলে নিই বডিটি খুলে নেই তো দর্শক আমি এটা খুলে নিলাম আপনারা দেখতেই পারতেছেন এই সাউন্ড সিস্টেমটি দুটি ট্যান্ডেস্টার দ্বারা গঠিত চারি ভলিউম কন্ট্রোলার সিস্টেম করছে চার ভলিউম দিয়ে আর একটি মাউথ সিস্টেম করছে তো সেটি আপনারা দেখতেই পারতেছেন আসলে এই ধরনের সমস্যা হলে বেশি কিছু করার প্রয়োজন নাই শুধুমাত্র এই যে সাউন্ডের যে ভলিউম আছে এই ভলিউম চেঞ্জ করে দিলেই সেটি ওকে হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন তো আপনারা এই যে সাউন্ড বেড়ে যায় কমে যায় এই সাউন্ডটি চেঞ্জ ভলিউমটি চেঞ্জ করে দিলেই আপনাদের কাজটা ওকে হয়ে যাবে তো আমিও ওই কাজটি এখন করব তো আপনাদের দেখার স্বার্থে আমি জিনিসটি খুলে নিলাম এই যে সেই ভলিউমটি এই ভলিউমটি চেঞ্জ করে আমরা দিব এই ভলিউমটি চেঞ্জ করে দিলেই আমাদের কাজটি ওকে হয়ে যাবে তো আমি এই যে ভলিউমটি খুলে নিলাম আপনারা এই ভলিউমটি খুলে আরেকটি নতুন ভলিউম লাগিয়ে দিবেন তাহলেই আপনাদের কাজটি সাকসেসফুল হয়ে যাবে তো আজ এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম